আজকে সুন্নাতের উপরে যে নির্যাতনটা চলছে হুজুররা পর্যন্ত আলেমরা পর্যন্ত হাদিসকে অস্বীকার করেছে হাদিসের সুন্নাতের মূল্যায়ন তাদের কাছে পাঁচ পেশা দাম মাঝহাবের দুহাই দিয়ে হাদিস অস্বীকার করছে ইমামের দুহাই দিয়ে হাদিস অস্বীকার করছে হুজুরের দুহাই দিয়ে হাদিস অস্বীকার করছে পীরের দুহাই দিয়ে হাদিস অস্বীকার করছে বাংলাদেশে হাদিসের মূল্যায়ন কে করে কবরে গিয়ে কি উত্তর দিবে মেনে চলছে বিভিন্ন পীরকে কবর রাখার সময় বেহায়ার মতো বলছে বিসমিল্লাহ আলা বিল্লাতে কবরে কিন্তু বলা হবে না কোন পুরের মুড়ির ছিলে বলা হবে হ্যাঁ বলা হবে কি বলা হবে জিজ্ঞেস করা হবে মার রব্বুক তোমার ছিল একে আগে চিনো অমা দিন তোমার দিন কি ছিল এটা আগে চিনো তোমার নাবি যুগ তোমার নাবিকে ছিল সেটাকে চিনো তুমি এই রবকে চিনতে গেলে না পীরের পায়খানা খেতে খেতে তোমার সময় গেল যে দেশে পীরের পায়খানা খাওয়া পেশাব খাওয়া পানের পিক খাওয়া ঘাম খাওয়া জায়েজ বলে এই কিছু মুফতি আছে কলের মুফতি আছে খুব লাফালাফি করে সবার পিছনে লেগে নিজেই কিছু জানে না কিন্তু সবার পিছনে লেগে দৌড়াদৌড়ি করছে অথচ তাদের মুখ থেকেই পীর পূজা জায়েজ লাহাউল পীরের পায়খানা মানে টুপির মধ্যে করে চুরি করে নিয়ে এসে যত্ন সহরে খাওয়া এসে পাগল কিছু আছে হ্যাঁ পানের পিক খাওয়ার জন্য পীর সাহেব পানের সুপড়া পিক কখন ফেলবে এই বাটি পেতে বসে থাকে যে শিক্ষা দেয় যে পীররা শিক্ষা দেয় যে মুরিদরা পানের পিক খায় এদের কোনো ইজ্জত আছে এরা কি মানুষ বন্ধুরা আমার আপনি আমি যে কথা বলতে গেছিলাম যদি সুন্নাতকে যদি আঁকড়ে না ধরেন তাহলে বেদাতিরা সুন্নাতকে কুড়ে কুড়ে খেয়ে দেশ থেকে বিদায় করে দিবে আমি বলি যতদিন সূর্য পশ্চিম দিকে না উঠবে ততদিন সালাফিরা আহলে হাদিসরা পৃথিবীতে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী লা তাযালু তাওয়াইফাতুম মিন উম্মতি যাহিরাল হক লা ইয়াদুররুহুম মান খাযালা হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম ভয় দেখা লাভ নাই মামলার হুমকি দিয়ে লাভ নাই আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অবশ্যই বাস্তবায়িত হবে কিয়ামত পর্যন্ত আহলে হাদিসরা মাঠে থাকবে একজন আহলে হাদিস থাকতে বেদাতিরা কখনো ঘুমাতে পারবে না ইনশাআল্লাহ তরুণরা এখনো ঐক্যবদ্ধ সারা দেশে যেখানে যায় একদল একবার তরুণ তথা তরুণ সামনে চলে আসে যাদের টাকনোর উপরে প্যান্ট মুখে লম্বা দাড়ি দাড়ি কোনোদিন কাটেনি আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ে পড়ছে কোনোদিন দাড়ি কাটেনি কোনোদিন টাকনো নিচে প্যান্ট পরেনি মেডিকেল কলেজে পড়ছে দাড়ি লম্বা কোনোদিন দাড়ি কাটেনি ইঞ্জিনিয়ার আর সেদিন এক শিক্ষক আমার সাথে দেখা করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুয়েটে রুয়েটে পড়ে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ে এত সুন্দর চেহারা প্রফেসর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই আমি বলছি যে তোমাদের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ চেঞ্জ হবে ইনশাআল্লাহ কি ভালো রেজাল্ট করেছে শিক্ষক নেওয়াতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ আমি ভাবতেই পারিনি চিন্তাই করতে পারিনি ঠিক ঢাকা মেডিকেল কলেজের এক ডাক্তার একবারে জুনিয়র কি সুন্দর দাড়ি দেখে আমি বললাম যে আপনার দাড়ি এভাবে আছে না আমি কোনোদিন দাড়ি কাটেনি আমার আব্বু এবং আম্মু আমাকে বলেছে দাড়িটাই তোমার সাথে যাবে বাবা তুমি কখনো দাঁড়িয়ে হাতে দিও না আমার কোনোদিন অনুভূতিতে আসেনি মেডিকেলে পড়ছে এইভাবে লোক তৈরি হচ্ছে আগামী দিনে তরুণ প্রজন্ম যখন এই যে চেঞ্জ হচ্ছে আগামী দিনটা হবে এই বাংলাদেশটা হবে নির্বিলতা উহিদের দেশ টেনশনের কোনো কারণ নাই আমি শুধু এতটুকু বলবো রসুল সাল্লাম বলছেন ইন্নামি ওরা ইবনু জামান সাহাবিরা অচিরেই অচিরেই তোমাদের পরপরে একটা ধৈর্যের যুগ আসবে কিসের যুগ ধৈর্যের যুগ আসবে এই যুগে কেউ টিকতে পারবে না এমন অভিযোগ দিবে আজকে যশোরে আত্মাহির ইসলামী কমপ্লেক্স শহরে পুলের হাটে তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ একতলা হয়ে গেছে এর পিছনে কত ষড়যন্ত্র চলছে একটা একটা মার্কাজ হচ্ছে এখানে এলমের মার্কাজ সেটা বন্ধ করে দেওয়ার জন্য সেটা যেন না হোক এই জন্য ষড়যন্ত্র করছে আপনি চিন্তা করতে পারছেন জেএমবি বলে অধ্যাপক আকবর নাকি জেএমবি মুজাফর জেএমবি জেএমবির কারখানা করছে এখানে হায় হায় এদের মুখটাও অপবিত্র দেহ তো অপবিত্র মুখটাও অপবিত্র কেমনে অভিযোগ দেয় আল্লাহ রাসুল বলছেন হিলমুতামাস থেকে ফিহি ওই ধৈর্যের যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে ধরে থাকবে ফালাহ হামসিনা শহীদা তার জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা আছে ওমর রদে আল্লাহ বলছেন আমিন না অমিন হুম আল্লাহ রাসুলের পঞ্চাশ জন শহীদ কি আমাদের যুগের না তাদের যুগের আরে উমর না না তোমাদের যুগে শহীদ হওয়া পঞ্চাশ জন শহীদের মর্যাদা একটা সুন্নাতকে ধরে রাখা অত সহজ নয় অত সহজ নয় আপনাকে হুমকি দিয়ে বলবে দাঁড়ি কেটে ফেলুন নাহলে চাকরি নট করে দেব আপনি বলবেন চাকরি ছাড়তে একশো বার রাজি কিন্তু দাঁড়ি একবারের জন্য কাটতে রাজি নয় এটাই আহমাদিস আপনার মধ্যে যেন দেখা যায় ইমাম এমনি বলেছেন এদা তু রজুল আমিন আহলিল হাদিস খেয়ান্নিন রয়তুল নবী সাল্লাহ হাইয়া যখন আমি কোনো আহলাদিসকে জীবিত দেখি তখন যখন আমি কোনো আহলাদিসকে দেখি তখন যেন স্বয়ন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জীবিত অবস্থায় দেখি কারণ আল্লাহ রাসুলের চেহারা আপনার মধ্যে ফুটে উঠবে আপনার দাড়ি থাকবে সুন্দর লম্বা টাকনোর উপরে কাপড় থাকবে সুন্নাতি লেবাস থাকবে আপনি সালাত আদায় করবেন রাসুলের তরিকায় আপনি আকিদা পোষণ করবেন রাসুলের আকিদা যেন আপনার মধ্যে সব ফুটে উঠে দেখা যায় ইমাম সাহেব গর্বের সাথে বলেছিল ইরা রয়তু রাজুলাম মিন আহলিল হাদিস কান্নি রয়তুল নবী সাল্লাল্লাহু আলাইহি আমি যখন কোনো আহল হাদিস ব্যক্তিকে দেখি তখন আমি মনে করি স্বয়ং আল্লাহ রাসূল যেন জীবিত আছেন আল্লাহ এই সম্মান আমাদেরকে টিকে রাখতে হবে যতই ভয় দেখায় আল্লাহ রাসূল বলছেন মান তাওয়াদাকা লিল্লাহ রাফাআহু সহি মুসলিম 2750 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন এই সুন্নাতকে ধরে রাখতে গিয়ে যারা অপমানিত হবে অপদস্থ হবে নির্যাতনের শিকার হবে হয়রানের শিকার হবে আল্লাহ তাদের সম্মানকে বৃদ্ধি করে যাবেন কোথায় সবচেয়ে নির্যাতিত পারেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর বাংলাদেশে না সারা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আপনি কি মনে করলেন আপনি কি মনে করলেন সোননাথকে মেনেই জান্নাতে যেতে চাই সোননাথকে ছেড়ে নেয় আহলাদিসদের বহু ইতিহাস আছে আজকে বিভিন্ন স্থানে মসজিদ পুড়িয়ে দিচ্ছে শুধু সুন্নাত পালন করার কারণে মসজিদ ধরে পিটাচ্ছে শুধু বুকে হাত বাঁধার অফিলাদান করা জোরে আমিন বলার কারণে জোরে আমি বই বলে তোমার গা জলে কি জন্য কেন চলে ইহুদের গা জ্বলে তুমি কি ইহুদি নাকি তোমার গাল করবে কেন সারা বাংলাদেশে দাওয়াতি কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আমি উল্টা আমি উল্টা আপনাদেরকে হুঁশিয়ার করে যাই একটা হাদিস জানতে পেলেন এটা হাদিস সহি রফুল আদায়নের চার শতাধিক সহি হাদিস রয়েছে চারশো হাদিসই তারা বর্জন করেছে আমি জানতে যখন পেয়েছি হাদিস আছে রফুল আদান করার তোমাকে রফেল আদান করতে হবে না মুখ চুপ থাক রাখতে হবে তুমি বললে কেন রফেল আদান চলবে না ডেট এক্সপায়ার হয়েছে আমি দুইটা কওল এখানে পড়ব আল্লাহ বদরুদ্দিন আইনি বুখারির ভাষ্যকার তিনি বলছেন মান তারাকা হাদিসান ওয়াহিদা কলা মাশাইখরা ইয়াকফুর তিনি বলছেন যে ব্যক্তি একটা হাদিস বর্জনা করবে কয়টা হাদিস একটা হাদিস বর্জন করবে আমাদের উস্তাদরা বলতেন সে কি হয়ে গেল কাফের হয়ে গেল আমাদের উস্তাদরা বলুন কি সে কি এত বড় বিদ্যান হানাফি বিদ্যান যিনি নামে লেখেন বদরুদ্দিন আইন আল হানাফি তিনি এই কথাটা বলছেন একটা হাদিস যে বর্জন করবে সে কাফের হয়ে যাবে তারপর ইমাম জাহাবি রহমা ইমাম ইবনুল আহাবি রহিমহুল্লাহ তিনি বলছেন লায়াজুজ তারকু আয়াতিন আও খবরিন সাহিহিন বিকৌলি সাহিবিন আও ইমামিন ওয়ামাই ইয়াফআল যালিক ফাকাদ দাল্লা দালালাম মুবিনা ওয়া খরাজা আন্দিনিল্লাহ আপনি যাবেন কোথায় একটা আয়াত বা একটা সহি হাদিস কারো কোনো কথায় কোনো ইমামের কথায় বর্জন করা জায়েজ নয় যদি কেউ করে এটা সে পথভ্যষ্ট ও খরাজা আন্দিনিল্লাহ সে আল্লাহর দিন থেকে ইসলাম থেকে বেরিয়ে যাবে কত হাদিসকে অস্বীকার করছি আমরা কত হাদিস অস্বীকার রফুল আদানের ক্ষেত্রে চারশো হাদিস অস্বীকার করেছি আমরা ডাইরেক্ট দম ভক্তি বলি বই লিখেছে বেতের সালাত এক রাখাত এই মর্মে পঞ্চাশের অধিক হাদিস বর্ণিত হয়েছে এক রাখাত বেতের নাজায়জ করে দিয়েছে বাংলাদেশে যাবা কোথায় কোন আকিদা পোষণ করি চিন্তা করতে হবে হিসাব করতে হবে আমি কোথায় আছি এক রাখাত বেতের সালাদ চালু করবেন পড়বেন সারা বছরে এক রাখাত পড়বেন বেতের মানুষ যেন জানতে পারে আমি সোমনাথকে জীবিত করব। বেদাতেরা উঠাই দিয়েছে আমি ওটাকে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ মাগরেবের আজানের পরে ফরজ সালাতের আগে দুই রাখাত সোমনাথ হাদিস দ্বারা প্রমাণিত এগারোশো তিরাশি নম্বর হাদিস সহি বুহারি খুলুন বাংলাদেশ থেকে এই সোননাথকে উঠিয়ে দিয়েছে যারা পড়ছে তাদেরকে পড়তে নিষেধ করছে তুমি এই সুন্নাত উঠিয়ে দেওয়া এই হাদিস উঠিয়ে দেওয়ার সাহস পেলে কোথায় বলে তোমার আমার মাঝাবে না তোমার মাঝাবের খেতা তোমার মাঝাবকে কে দাম দেয় মাঝাব কে তৈরি করেছে ইমা আবু হানিফা ইমাম শাহি ইমাম মালিক মোহাম্মদ বিন হাম্মুল রহিমহল্লা তারা কি মাঝাব তৈরি করে দিয়েছে তাদের মৃত্যুর তিনশো বছর পরে মাঝাব তৈরি হয়েছে মাঝাবের দোহাই দিয়ে আজকে হাদিসকে অস্বীকার করা হচ্ছে অসম্ভব ব্যাপার একজন আহলাদি বেঁচে থাকতে কোনো হাদিসকে কেউ যেন অপমান না করতে পারে আপনারা সাবধান থাকবেন এই মহানয় শুধু ওইটা ছাপ্পান্নটি সহি হাদিস বর্ণিত হয়েছে বারো তাকবিরে ঈদের সালাত আদায় করা সম্পর্কে সাত পাঁচ বারো তাকবিরে মানে এমনভাবে আলোচনা করে যে সাত পাঁচ বারো তাকবিরের হাতে হাদিসই নাই আমিন বলার জোরে আমিন বলার কতগুলো হাদিস আছে আর এই হাদিসগুলো অপব্যাখ্যা করে মাঝাবের নাম দিয়ে সবগুলো শেষ করে দিয়েছে বন্ধুরা আমার আমি আপনাদের প্রতি অনুরোধ করব সুন্নাতের রাস্তা ধরে আমরা জান্নাতুল ফেরদাউসে যাবো ইনশাআল্লাহ আপনার দাওয়াতি কাজে সময় ব্যয় করবেন চাকরি করেন আর পানের দোকানদার হন বা রিক্সা চালক হন সবাইকে দায়ী হতে হবে রাসুল সাল্লামের সাহাবিরা সবাই ছিলেন দায়ী আজকে অনেক মা বোন উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ মা বোনদেরকে বলবো আপনাদের মধ্যে যেন কোনো এই তালিমি বৈঠকের নামে যেন কোনো লোক ঢুকে যেন আপনাদের ইমান নষ্ট না করতে পারে আপনার কাছে যেন ফাজাইল আমল না পড়তে পারে হাদিসের গ্রন্থ পড়ে আমল করার চেষ্টা করবেন আর দলিল ভিত্তিক বই পড়ে আমল করার চেষ্টা করবেন সাবধান থাকবেন ইতিমধ্যে ঢুকে গেছে বহু মানুষকে নষ্ট করে ফেলেছে আজকে আমি বক্তব্য দিয়েছিলাম একজন মহিলা উমরা করতে নিয়ে গেছিল ষাট জন মহিলাকে নিয়ে যা ষাট জনের মাথায় কামাতে কামায় নিয়ে আসছে আচ্ছা কোন হাজব্যান্ড কোন স্বামী সহ্য করবে বলে ওরা দেখি এসে দেখে যে বইয়ের মাথায় চুল নাই কি অবস্থা হয় বলে দেখি তোমার চুল কই তো উমরা করেছি তো চুল মানে ইয়ে করে ফেলেছি এটা হলো আহলে কোরআনদের দাবি আহলে কোরআন আছে না দশরে বেশি আহলে কোরআনরা কাফের যারা হাদিসকে অস্বীকার করে তারা কি কাফের তারা খুব ব্রেনি বুদ্ধিমান তাদের সাথে লাগবেন না আমাদের কাছে তাকে পাঠা দেবেন ওরা মরে গেলে জানাজা যাবেন না খবরদার মুসলিমদের গোরস্থানে দাফন করবেন না কত আমার কাছে আছে আমি বক্তব্য বলেছি যারা হাদিসকে অস্বীকার করে তারা কি কাফের আহলে কোরআন এটাও তাদের মিথ্যা কথা মানে কোরআন মানতে চাইলে হাদিস ছাড়া কোরআন মানা যায় না এটাও তাদের মিথ্যা দাবি একটা আহলে কোরআন থেকে সাবধান আমি শিয়াদের ব্যাপারে বলেছিলাম যে ওদের দাবি হলো হাদিস জাল হয়েছে অনেক জয়ীফ হয়েছে এই জন্য আমরা হাদিস মানি না আমি বলেছিলাম কোরআনের নামে শিয়ারা জাল করেনি কোরআন জাল করেনি এটাই বলেছিলাম মাথা পচা তাই আমার এই বক্তব্যটা কাট করে আমার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে এই মর্মে কোরআনের মধ্যে জাল আছে আমি আসলে এটা বলেছি পরের অংশটুকু কেটে দিছে আমি বলেছি এই কোরআনকে আল্লাহ রব্বুল আলমিন কি করেছেন হেফাজত করেছেন এটা কুরাইশ নুসখা যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহ হেফাজত করেছে আমরা পেয়েছি কিন্তু কোরআনের নামে নব্বই পারা করেছে জাল করেছে কারা শিয়ারা আমি এটা বলেছি শিয়াদের বিরুদ্ধে বললে বাংলাদেশের একসের ইসলাম বলতে খুব খেপে যায় শিয়াদের সাথে ওরা শিয়াদের ভাষায় কথা বলে আমি তাদেরকে বলবো ইমান সংশোধন করে মুসলমান হওয়ার চেষ্টা করুন শিয়াদের প্রতি মহব্বত রেখে মুসলমান থাকা যাই না অসম্ভব আহলে হাদিসরা যতদিন আছে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত শিয়াদের বিরুদ্ধে তাদের অবস্থান কারণ ইবনু তাইম রহিমাল্লা বলছেন ইহুদি খ্রিস্টানদের চেয়েও শিয়ারা মুসলমানদের জন্য বেশি ক্ষতিকর এটা আমাদের আকিদা এটা আমাদের আকিদা আমি বক্তব্য দিয়েছি অতএব আমি এখানে বলবো হাদিসকে আপনার মানদণ্ড হিসাবে আমল করবেন যে হাদিস মেনে আবু বকর উমর উসমান রদিয়াল্লাহ সাহাবাইকরাম জান্নাতে যাবেন ইনশাল্লাহ আমরা ওই হাদিস মেনে তাদের সাথে জান্নাতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমিন মাবেনদেরকে বলবো আপনারা নিজেরা সংশোধন হবেন পরিবারকে সংশোধন করবেন কোশ্চিন কালেও নিজের পরিবারকে হাতছাড়া করবেন না নিজের সন্তানদেরকে দিনই করুন দিনদার করুন এই সুন্নাতের ধারাবাহিকতা তারাও চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন রব্বুল আলমিন আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল